আচ্ছা থ্যাংক ইউ আমি রেকর্ডিং শুরু করে দিলাম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সিক্রেট গ্রুপে জয়েন করার জন্য আজকে ওরিয়েন্টেশন ক্লাস <clears throat> আজকে তেমন ক্লাস নিব না আজকে জাস্ট আপনাদের সাথে পরিচয় হচ্ছি আর কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে এই কথাগুলো আজকে বেশি সময় নিব না হয়তো বা থার্টি মিনিট বা থার্টি ফাইভ মিনিটস কথা বলবো দ্যাটস সিট এই কথাগুলা মানে আচ্ছা, এখনো হ্যাঁ হ্যাঁ কথা বলার সবাইকে সুযোগ দেবো এখানে কি কি শেখাইব আপনি আমার কাছ থেকে কি কি সাপোর্ট পাবেন আপনি এই কোর্স থেকে কি কি বেনিফিটেড হবেন আপনার এই কোর্সটার করলে আপনার ফিউচারে লাভ কি হবে এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ তো কি জানি সাগর ভাই বলতে চাচ্ছিলেন বলেন সমস্যা নেই জি আমি আমি মূলত আপনার গ্রুপে জয়েন হয়েছিলাম ইউটিউবে আপনার প্রথম একটা ভিডিও দেখে আচ্ছা, আচ্ছা। আমি এমনিতেই সার্চ করছিলাম তখন আপনার ওই যে ভিডিওটা দেখি হচ্ছে ফেসবুক থেকে কিভাবে বায়ার খুঁজে বের করা যায় তো এই ভিডিওটা দেখে মানে আমি মূলত ওই যে কোর্স করেছি এবং অনেক ভিডিওই দেখি যে মার্কেট প্লেসের বাইরে থেকে যে কিভাবে বায়ার খুঁজে বের করে আনতে হয় এটা আমার জানা ছিল না বা কেউ দেখায়নি আচ্ছা। কিন্তু আপনার ওই ভিডিওটা দেখে আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগে তারপরে মানে ওই ভিডিও থেকেই দেখি আপনার গ্রুপের <clears throat> নাম ওটা তারপরে আমি খুঁজে বের করি খুঁজে বের করে আপনার গ্রুপে আমি জয়েন হয়েছি আচ্ছা ওটা আপনি দেখবেন যে আপনার গ্রুপে আপনি যে আজকেই তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আমি আজকে কি কালকে হবে এমন আজকে না কালকে ওই এক দুই দিনের ভিতরেই হয়তো ফেসবুকে আমি আপনার গতকালকে গতকালকে আপনার ফেসবুকে আপনাকে অ্যাকসেপ্ট করছি আমি জি জি এটা তো আপনার ক্লাসগুলো আমি দেখছি ইউটিউবেও দেখছি যে ইউটিউবের মানে ইউটিউবে এসিওগুলো এইগুলো ভিডিওগুলো দেখছি আমি ইউটিউব থেকে তো ভিডিওগুলো ভালো লাগতেছে আর কি good thank you very much আচ্ছা এখন কে জানে ক্যানভা দিয়ে ফাইবার ক্যানভা ডিজাইনের জন্য ফাইবার এক গিক ওপেন করার জন্য বলছেন কে সজীব ভাই না সাগর ভাই যেহেতু সাগর ভাই আপনি ডিজাইনার হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা এখানে বলি ক্যানভা ডিজাইনের আসলে কোনো ডিজাইনই না ক্যানভা হচ্ছে একটা সাপোর্টিং ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম ডিজাইনারদের জন্য একটা সাপোর্টিং প্ল্যাটফর্ম আমরা যারা ডিজিটাল মার্কেটার না যারা ডিজিটাল মার্কেটিং করি না সরি আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি সরি আমরা ডিজিটাল মার্কেটিং যারা করি কিন্তু আমরা গ্রাফিক্স ডিজাইন করি না ওই সমস্ত মানুষের জন্য ক্যানভা ডিজাইনটা মানে আমার একটা ফেসবুকে পোস্ট করার প্রয়োজন সেই পোস্টটা আমি ক্যানভা দিয়ে ডিজাইন করে দিয়ে দিলাম ঠিক আছে আমার ইনস্টাগ্রামে একটা পোস্ট করা দরকার আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে দিলাম এখান থেকে রেডি করে ঠিক আছে এগুলোই হচ্ছে ক্যানভা কাজ আসলে আমাদের বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ পাওয়া খুব টাফ হয়ে দাঁড়িয়েছে যদি আপনি খুবই সিক্রেট বিষয়গুলো না জানেন এক নম্বর বিষয় হচ্ছে আপনি গিগ কিভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন সেই বিষয়টা যদি না জানেন তাহলে তো আপনার গিগ জীবনে র্যাঙ্কে আসবে না বাসার ভাই একটা বিষয় দেখছেন বাসার ভাইও এক্সপার্ট হয়ে গেছে দেখছি ইদানিং উনিও গিগ র্যাঙ্ক করাইতে পারে ওনার গিগ র্যাঙ্ক করে ফেলছে অলরেডি তো এই জন্য প্রথম নম্বর কাজ হচ্ছে আপনি যদি মার্কেট প্লেসে কাজ পাইতে চান বিশেষ করে ফাইবারে যদি কাজ পাইতে চান তাহলে আপনাকে কি করতে হইব গিগ র্যাঙ্ক করাইতে হইব ঠিক আছে গিগ র্যাঙ্ক করানোর পরেই আপনি অ্যাক্টিভ থাকতে হইব গিগের মার্কেটিং করতে হইব এটা হচ্ছে আপনার ফাইবারের জন্য কাজ এখন আপনি যদি ফাইবার মার্কেট প্লেসের মধ্যে যদি চেয়ে থাকেন তাহলে একটা লটারি বুঝেনি লটারি যেভাবে একটা লটারি দশ টাকা দিয়ে কিনে রাখলেন এই লটারিটা আপনার বাগে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এবং না বাজার সম্ভাবনা কত percent ninety nine point nine nine percent am I right একটা লটারি কেনার পরে সেই লটারিটা আপনার কপালে বাজার জন্য কত percent ninety nine point nine nine percent নাই আর zero point zero one percent আছে তাইলে আশা সে তো মরিচিকে একটা শব্দ আছে না একটা কোন একটা প্রবন্ধের মধ্যে পড়ছিলাম মনে নাই প্রবন্ধটার নাম সেই প্রবন্ধের মধ্যে আসছিল আশা সে তো মরিচিকা মানে আশার মধ্যে মানুষ সম্ভবত ইসমাইল হোসেন সিরাজির লেখা কোন একটা প্রবন্ধের মধ্যে আশা সে তো মরিচিকা আশা এই মানুষের বেঁচে থাকে আশার মধ্যেই সব কিছু ঠিক কথা সত্য আপনি মার্কেট প্লেসের মধ্যে আশা করে থাকবেন থাকবেন থাকবেন কিন্তু মার্কেট প্লেসে এখন আর আগের মতো কাজ নাই ভাই কারণ কি জন্য কাজ নাই জানেন এখন মানুষ মার্কেট প্লেসের বাইরেই কাজ দেয় মার্কেট প্লেসে আপনার মার্কেট প্লেসের কমিশন দিতে দিতে যে টাকা কমিশন দেওয়া যায় সেই টাকা দিয়ে সে আরও একটা কাজ করাই নিতে পারে বায়ার মানুষ দিন দিন ডেভেলপ হচ্ছে চালাক হচ্ছে এই জন্য আপনাকে কী করতে হইব মার্কেট প্লেসের বাইরের কাজ জানতে হইব কীভাবে মার্কেট প্লেসের বাইর থেকে বায়ার জেনারেট করতে এই বিষয়টা আপনার খুব ভালো করে জানতে হইব কথা বুঝতে পারছেন তাহলে এখন মার্কেট প্লেসের বাইরে থেকে বায়ার জেনারেট করার কয়টা ওয়ে আছে আপনার একটা ওয়ে আছে ফেসবুক আছে লিঙ্কডিন আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে তবে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি লিঙ্কডিন ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে বায়ার খুঁজে পাওয়া যায় কথা বুঝতে পারছেন তো আমি আপনাদের এখানে কি কি শিখাইবো আপনাদের শিখাইবো প্রথম নম্বর হচ্ছে আপনারা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে সেট করবেন কিভাবে র্যাঙ্ক করাইবেন তার উপরে ক্লাস নিব তারপরে ক্লাস নিব আপনাদের আপনাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়াগুলার অ্যাক্টিভিটিস দেখব আমি তার প্রফেশনালিটি দেখব তার একটা ক্লাস নিব প্রত্যেকের সোশ্যাল মিডিয়াগুলা দেখব দেখে একটা অ্যাক্টিভিটিস নিব লাস্ট যে বিষয়টা ক্লাস নিব সেটা হচ্ছে কিভাবে বায়ার খুঁজে পাবেন এবং বিভিন্ন ইন্টারন্যাশনালি প্লেস আছে যেখানে জবের জন্য আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন মানে জবের সিবি জমা করে রাখতে পারবেন যেটাকে বলা হয় সিবি ড্রপ করা বিভিন্ন প্লেস আছে যেখানে আপনি সিভি ড্রপ করে রাখবেন এবং ওগুলাতে অ্যাক্টিভিটিস দেখাইবেন সেখানে অ্যাক্টিভিটিস দেখাইলে আপনার ভাগ্যে কখনো হয়তো বা সেখান থেকে একটা জবও লেগে যেতে পারে আপনারা কি কখনো কেউ শুনছেন আপনারা তো অনেকেই ইউটিউবের অনেক ভিডিও দেখছেন আপনাদের কি কেউ কখনো বলছে যে জবের অ্যাপ্লাই করা যায় বিডি জব আছে বিডি জব বাংলাদেশের নাম শুনছেন হ্যাঁ, জবের বাংলাদেশে যে সমস্ত জবের জন্য জায়গাগুলো আছে সেখানে বিডি জবের মাধ্যমে মানুষ বিভিন্ন জব পেয়ে থাকে ঠিক আছে তেমনিভাবে ইন্টারন্যাশনালিভাবে বিভিন্ন প্লেস আছে যেখানে জবের জন্য অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে রাখা যায় সিভি ড্রপ করে রাখা যায় যেখান থেকে এসে মানুষ আপনাকে হায়ার করে এই প্লেসগুলো আমি আপনাদের দেখাই দিব তবে এগুলা আপনি শেষ পর্যন্ত আমার কোর্সে থাকতে হইব ইনশাল্লাহ তো সাগর ভাই একটা কথা বলছিলেন কি যে আমার ইউটিউব আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ফেসবুকের মার্কেটিংটা দেখাইছি বা ইনস্টা ইউটিউবের একটা মার্কেটিং এগুলা জাস্ট বেসিক জাস্ট বেসিক বুঝতে পারছেন অ্যাডভান্স যদি দেই তাহলে কি আর আমার ওই পে আপনি এখানে টাকা দিয়ে আমার কোনো মানে থাকবে নি ভাই না স্যার না তো এই জন্য একটু মানে কি বলে মানে ওই যে গরুর মাংসের জুল দিছি এই জায়গার মধ্যে জাস্ট জুলটা জুলটা দিছি কিন্তু মাংস দেই নাই ঝোলের সাদা কেমন সাদা আল্লাহ জানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সো দ্যাট আপনারা পাবেন ইনশাল্লাহ পাবেন তবে এর জন্য আপনার প্রথম নম্বর কাজ হচ্ছে আপনাদের প্রথম নম্বর কাজ হচ্ছে আপনারা প্রত্যেককেই ফেসবুকের অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট করে ফেলবেন ফেসবুকের অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট করার জন্য আমি আপনাদের একটু দেখাই আপনারা যেহেতু আমার কাছে আসছেন আগে থেকেই চ্যানেলে ভিজিট করেও আসছেন তারপরে বলি একটু আপনারা এখান থেকে এটা তো রেডি আপনার চ্যানেলে আমি মনে করেন যে দুই দুই থেকে তিন মাস যাবত মানে আপনি দুই নাম্বার ব্যাচ যখন শুরু করছেন না সেখান থেকে আসি যুক্ত বাট আচ্ছা আচ্ছা একটু কম ই ছিল এখন একটু বেশি হয়ে আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি দুই নাম্বার ব্যাচে আমি ক্লাস ঠিকমতো করতে পারি না সমস্যা ছিল আচ্ছা একটা মিনিট আমি ভিডিওটা আপলোড দিয়ে দিই ঠিক আছে স্যার আপনি যে বললেন যে ওখানে ইউটিউবের কাছে মানে ওখানে ওখানে মানে ইউটিউবের কাজটা ভালো মতো শিখতে হবে সরি ওয়েবসাইট থেকে যে আমরা যে সাবস্ক্রাইব গুলো নিয়ে আসবো সেগুলো কি মানে কোন অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ না না এগুলো ইনঅ্যাক্টিভ অনেকগুলো সে দেখানোর জন্য যে সাবস্ক্রাইব আছে তোমার এটাই তো এটা হচ্ছে তার রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য মানে আমাদের বাইরে দরকার সাবস্ক্রাইবার মানে এক কথায় আর্নিং আর্নিং আমার কোন ধরনের বায়ার সেটা আমার দেখার প্রয়োজন না আমার প্রয়োজনটাই হচ্ছে আমার ইনকামের প্রয়োজন এটা হচ্ছে আমার বিষয় আমার কোন ধরনের বায়ার আসলো আসলো কালো আসলো না সাদা আসলো আমার কিসের বায়ার আসলো ফেসবুকের বায়ার আসলো না ইনস্টাগ্রামের বায়ার আসলো না অন্য কোনো বায়ার আসলো সেটা আমার দরকার নাই আমার লোকাল মার্কেটিং বলছিল যে ওই পাঁচ মানে একে এক হাজার কি দুই হাজার সাবস্ক্রাইব লাগবে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার টাকা দিবে আমি বলেছি যে আমি ব্যাপারে কিছু জানি না তাইলে দেখেন এখন আপনাকে আপনি দেখেন আচ্ছা শেষ না আমি এখান থেকে বলি আপনাদের তো এখনও শেষ করিনি আমি ওই ভিডিওটা আপলোড করতে গিয়ে আর এই হঠাৎ দেখি ভিডিওটা আপলোড করা যায় চলে আসছে এটা সব কিছু তাই বললাম ভিডিওটা আপলোড করে দিয়ে দিই হুম এড্রাম হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন এড্রাম হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন ও আচ্ছা আচ্ছা স্যার কার্ড আপনি দিতে পারেন স্যার আমি দিতে পারি না কেন স্যার হ্যাঁ কি বলছেন স্যার অ্যাড কার্ড আপনি অ্যাড করে স্যার এটা আসলে কিভাবে অ্যাড করে স্যার অ্যাড কার্ড অ্যাড করতে পারেন না কেন কেন পারবেন না এটা স্যার কি জিনিস আমি মনে নাই স্যার আচ্ছা ঠিক আছে আপনার একবার ভিডিওতে হয়তো দেখে দেখে আপনাকে দিয়ে দিয়ে দিবেন আচ্ছা দেখেন আপনারা একটা জিনিস দেখেন আপনারা প্রত্যেকেই আপনাদের প্রফেশনালটাকে যদি আপনাদের অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টটা প্রফেশনালি সেট আপ করা না থাকে তাহলে এখানে আপনি ভিডিওতে যাবেন ভিডিওতে গিয়ে আপনি ওই জায়গা থেকে আপনি ওই যে আমার কিছু ভিডিও আছে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনালি করবেন সেই বিষয়গুলো আপনারা ওখান থেকে দেখবেন ঠিক আছে তারপরে হ্যাঁ বলেন আপনার কথা বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু ভেঙে ভেঙে যাচ্ছে মানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই জন্য আর তারপরে হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনি প্রফেশনালি সেট করবেন ইন অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট করবেন কীভাবে প্রফেশনালি সেট করবেন আপনি আমার কাছ থেকে চেয়ে হয়তো বা আমার ফেসবুক ইন অ্যাকাউন্টটা নিয়ে নিতে পারেন আমার ইন অ্যাকাউন্টটাকে ফলো করে করে বা বাসার ভাই আপনি ইন অ্যাকাউন্টটা দিয়ে দিবেন লিঙ্কডিন অ্যাকাউন্টটা দেখে ফলো করে করে আপনি কি করবেন আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট আপ করবেন মনে রাখবেন আপনি আমি সবাই বুঝি নাই ফেসবুকে প্রফেশনাল মোড আসছে নতুন একটা এটা তো অটোমেটিক অটোমেটিক এটা অটোমেটিক ফেসবুক প্রফেশনাল মোড হয়ে যায় অটোমেটিক আপনি এখানে প্রফেশনাল মোডে গেলেই হয়ে যাব আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অনকে রাখলাম রাখার পরে আমি দেখাই আপনাকে আপনি নামের মধ্যে ক্লিক করলাম আমি তারপরে ওই জায়গার মধ্যে আসবে প্রফেশনাল মোড একটা অপশন আসবে প্রফেশনাল তখন ওই সব ওখানে ক্লিক করলে অটোমেটিকলি চলে যাবে তখন আপনার অপশনটা এইভাবেই চলে আসবে আর প্রফেশনাল মোডে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট করেন তাহলে আপনি ইচ্ছা মতো ফেসবুকের মধ্যে মানুষ জয়েন করতে পারবেন কথা বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন আমরা তাইলে আপনি কি করতে হবে আপনার কাজ কি আপনার প্রত্যেকে আপনাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিন এই অ্যাকাউন্টগুলোকে আপনি প্রফেশনাল সেট আপ করতে হইব দুই নম্বর বিষয় হচ্ছে দুই নম্বর আপনাদের যে কাজ সে কাজটা হচ্ছে আপনারা অ্যাক্টিভিটিস বাড়াইতে হইব ভাই এখন অ্যাক্টিভিটিস কীভাবে বাড়াইবেন আপনি অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার আপনার ফেসবুকে একটা পেজ বানাইবেন একটা গ্রুপ বানাইবেন আপনার ফেসবুকের পেজে প্রতিনিয়ত পোস্ট করবেন প্রতিদিন দুইটা করে পোস্ট করবেন আপনার ফেসবুক গ্রুপে প্রতিদিন দুইটা করে পোস্ট করবেন ঠিক আছে এখন একজন মেম্বার না থাকলেও আপনি পোস্ট করবেন ইনভাইট দিয়ে দিয়ে দুই একজন মেম্বার বানিয়ে নেবেন ইনস্টাগ্রামে প্রতিদিন তিনটা পোস্ট করবেন সকালে একটা সন্ধ্যার আগে বিকালে একটা আর রাত্রে ঘুমাইবার আগে একটা প্রতিদিন তিনটা লিঙ্কডিনে প্রতিদিন একটা করে পোস্ট করবেন লিঙ্কডিনে আবার বেশি করবেন না লিঙ্কডিনে একটা করে পোস্ট করবেন কিভাবে লিঙ্কডিনে একটা প্রফেশনাল পোস্ট করা যায় পোস্ট করো হ্যাঁ দেখি ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট করব না আমাদের কাজ পারি আপনি আপনার স্কিলের উপরে পোস্ট করবেন আপনি যে গ্রাফিক্স ডিজাইন জানেন আপনি গ্রাফিক্স ডিজাইনের উপরে পোস্ট করবেন আপনি ফ্রিল্যান্সিং আপনি ইউটিউব মার্কেটিং জানেন আপনি ইউটিউব মার্কেটিংয়ের উপরে পোস্ট করবেন ঠিক আছে আপনি যে রিলেটেড যে কাজটা জানেন সেই কাজটার উপরেই আপনি কি করবেন পোস্ট করবেন আপনার আপনি একটা জিনিস মনে রাখবেন আমি আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনাকে দেখাই একটু আপনাকে যতক্ষণ পর্যন্ত প্রফেশনাল মানুষ না মনে হইব ততক্ষণ পর্যন্ত একজন বায়ার আপনাকে কাজ দিবে না আপনাকে প্রফেশনাল মানুষ এটা প্রমাণ করতে হইব এটা হলো প্রথম কথা কথা বুঝতে পারছেন প্রফেশনাল <clears throat> না হওয়া পর্যন্ত আপনি কাজ পাবেন না এই জন্য প্রথম কাজই হচ্ছে আপনাকে প্রফেশনালিটি তৈরি করা দুই নম্বর হচ্ছে আপনাকে অ্যাক্টিভিটিস তৈরি করা আচ্ছা দেখেন ওই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন আমি কিভাবে পোস্ট করছি এটা কিছু এগুলো ফেসবুকের পোস্টগুলো এখানে চলে আসছে যেহেতু আমার ইনস্টাগ্রামটা আমি ফেসবুকের সাথে লিঙ্ক আপ করে ফেলছি এবং আপনারা জানেন ইনস্টাগ্রামটা হচ্ছে লিঙ্কডিনের ফেসবুকের একটা অংশ হয়ে গেছে ফেসবুকে কিনে ফেলছে ওই যে দেখেন আমার প্রোফাইলের সাথে আমার প্রফেশনের সাথে ম্যাচ করে হয়ে দেখেন আমি কিভাবে পোস্ট করছি দেখতে পাচ্ছেন এভাবে আপনিও করবেন এই যে দেখেন আমার কাজের পোস্ট পর্যন্ত করে ফেলছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনিও করবেন তো এগুলা করার মানে হচ্ছে কি আপনি একজন প্রফেশনাল মানুষ আপনি প্রফেশনালি কাজ করতে পারেন এই বিষয়গুলোকে মানুষের কাছে কি করা পৌঁছে দে অ্যাক্টিভ দেখানো আপনি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনার প্রফেশনাল রিলেটেড একশোটা পোস্ট করার আগ পর্যন্ত কাজ পাওয়ার আশাই করবেন না বুঝতে পারছেন হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এখন আমি আপনাদের কি করব এই কাজগুলো শিখাইব কিভাবে বায়ার পাইবেন এটাও তো দেখাইব তারপরে বিষয় হচ্ছে সরাসরি আপনার একটা বায়ার আপনাকে নক দিছে অথবা আপনি ইংলিশে খুব ভালো কিন্তু তাকে বোঝানোর জন্য এখনও ভয় পাচ্ছেন বা সে সে ধরনের এক্সপিরিয়েন্স তৈরি করতে পারেন নাই আমাকে নখ দিবেন যখনই নখ দিবেন আমি যদি জাস্ট স্কুলে না হই আমি যদি জাস্ট স্কুলে না হই অনেক সময় বায়াররা তো আর দিনের বেলা নখ দেয় না বেশিরভাগ রাত্রেবেলাই দেয় অর্থাৎ আমার স্কুল টাইমটা বাদে বাদ বাকি যখনই আপনি নখ দিবেন তখনই আমি মিটিং করতে বাধ্য আছি আপনি আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন অনেক মিটিং করছি আমি অনেক মিটিং করছি আমি দেখছিলাম একটা ওই 200 ডলার নাকি একটা এই যে দেখেন 500 ডলারের একটা মিটিং হ্যাঁ। ওনার সাথে ওনাকে 500 ডলার কাজ পাইয়ে দিছি তারপরে আসেন কই জানি <coughs> এই যে দেখেন ওনাকে দুইশো ডলারের কাজ ওনার দুইশো ডলারের কাজ বুঝতে পারছেন তারপরে আসেন এই যে ওনার ওনার ইউটিউবের কাজ ঠিক আছে তারপরে আসেন এভাবে আছে প্রচুর ভিডিও আছে অনেক কাজের মানে অনেকটা পিছনে পড়ে যাচ্ছে তো এইভাবে আমি সরাসরি বায়ারের সাথে কি করব আপনাকে আপনার জন্য বায়ারের সাথে সরাসরি ভিডিও মিটিং করে আপনাকে কাজ পাইতে সহযোগিতা করব তারপরেও শেষ নয় তারপরের বিষয়টা হচ্ছে এখন আপনি কাজ পাইলেন আপনি কাজটা করতে পারতেছেন না আপনাকে যতটুকু পরিশ্রম লাগে সবটুকু পরিশ্রম দিয়া আমি আপনাকে কাজটা বুঝিয়ে দিব প্রয়োজনে কাজটা করে দিতে সহযোগিতা করব কথা বুঝতে পারছেন আমার কাছে যদি না তাকে টিম রেডি করে কাজ করে দেব মানে হচ্ছে আপনি আপনি আমার কাছে আসছেন মানে হচ্ছে আপনি নিজে শুধু পরিশ্রম করে কাজটা বের করে নিয়ে আসবেন দেখবেন আপনি কতটুকু সাপোর্ট পান কথাটা বুঝতে পারছেন আমার একটু গ্যাপস হয়ে গেছে ওই জানুয়ারি মাসের মধ্যে আর ডিসেম্বর মাসের মধ্যে আসলে ওই সময় মরাজিতা ইত্যাদি ইত্যাদি আমার একটু গ্যাপস হয়ে গেছিলো যে গ্যাপসগুলোর কারণে অনেক মানুষ আমার কিছুটা অসন্তুষ্ট হয়ে গেছে কয়েকজন বাট বাদবাকিরা আছে আপনি কল্পনা করতে পারবেন না ওই যে ভদ্রলোক পাঁচশো ডলারের অর্ডার পাইছে সে কিন্তু আমার ফ্রি বেচের স্টুডেন্ট ঠিক আছে উনি কিন্তু আমার ফ্রি বেচের স্টুডেন্ট হ্যাঁ আমার বাসা কলকাতাতে না হ্যাঁ কলকাতা উনি আমারে নক দিছে আমি বলছি ভাই সমস্যা নাই আপনার জন্য আমি কি করব ভিডিও মিটিং করব তাইলে তারা ভিডিও মিটিং করে আমি দিছি ফ্রি এখানে তো আমার তার কাছ থেকে দশটা পয়সা লাভ করি নাই ইলিমিটেড নোট দশটা পয়সা ইনকাম করি নাই তার কাছ থেকে বাট সে যখনই বলছে সাথে সাথেই আমি তাকে আনসার করছি এবং সে দেখেন আমার ফেসবুক গ্রুপে পোস্ট পর্যন্ত করছে গেল এই সেকশন গেল তারপরে সেকশন হচ্ছে আপনি চাইলে আমার কোম্পানিতে লাইফ টাইম কমিশনে কাজ করতে পারবেন ঠিক আছে সেটাও কিভাবে সেটাও আমি বলে দিব ক্লাসে ক্লাসে সব বলে দিব কথা বুঝতে পারছেন এটা হচ্ছে পেইড স্টুডেন্টদের জন্য বিশেষ একটা অপশন থাকে যে আমার সাথে কেউ কাজ করতে চাইলে লাইফ টাইম কাজ করতে পারবে কমিশনে কথা বুঝতে পারছেন সেটা কিভাবে করবেন কিভাবে কমিশন পাবেন আপনার কাজ কি কিভাবে কাজ করবেন কোথায় কাজ করবেন সবগুলো আমি দেখিয়ে দিব এবং টোটাল কাজ হালাল এবং প্রত্যেকটা কাজের আপনার একটা কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন আপনার যে কমিশনের পেমেন্ট আছে সেই পেমেন্টটা পেয়ে যাবেন এরকমই আমার কাছে হ্যাঁ স্যার আমাদের ওয়েবসাইটটার স্যার কি খবর কবে দিবে স্যার আচ্ছা এই প্রশ্নটার উত্তর দিচ্ছি পরে তো এই বিষয়গুলা আপনারা আমার সাথে তাকলে পাবেন মানে তাকার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হইব তখন না হয় দেখবেন আপনি কি পান আমার কাছ থেকে কি কি আপনি এখানে খুঁজে পাবেন আমার বিশ্বাস আপনি এখানে আসছেন আপনি আরও দশজনকে ডেকে নিয়ে আসবেন আমার কাছে আমার অ্যাক্টিভিটিস আমার সব কিছু দেখে আপনি আরও দশজন আপনার মাধ্যমে ডেকে নিয়ে আসবেন কথা বুঝতে পারছেন <coughs> তাহলে এতটুকুই আমরা কি ফ্রি ব্যাচটা ক্লাস করব নাকি করব না না করব ফ্রি ব্যাচ ক্লাস করব সমস্যা স্যার আমি ওনাদেরকে বলেছি আপনাদের গ্রিড র্যাঙ্ক করাবো ইনশাআল্লাহ কিভাবে কি করতে হবে আমি দেখায় দিচ্ছি স্যার আগামী এ মাস তো শেষই স্যার আগামী মাসের স্যার আমি বা ওনারা দুইজন থেকে অর্থাৎ আমরা এই তিনজন থেকে স্যার একজন না একজন স্যার অর্ডার পাবোই স্যার মাস স্যার আমি সেই সিস্টেম করে দিচ্ছি স্যার হ্যাঁ, হ্যাঁ। সেই সিস্টেম করে দিচ্ছি ইনশাআল্লাহ স্যার আমাদের তিনজনের গিগি স্যার তাহলে আমরা আগামী দশ তারিখ থেকে আমাদের এই কোর্সের শিডিউল মতো ক্লাস তৈরি করে দেই বা শুরু করি জি জি জি আর বাসর ভাই কি বলেন বসেই লাভ নেই টুকটাক টুকটুক করে হ্যাঁ, হ্যাঁ না বসে থেকে তো লাভ নেই শনিবার আমার কালকে থেকে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে এজন্য এক ইন্দ্রের মতো মাটিতে দিয়ে পাহাড় করে ফেলতে হবে ইনশাআল্লাহ তার ওই নতুন ব্যাচে কতজন স্টুডেন্ট আসছে স্যার নতুন ব্যাচে এখন পর্যন্ত দুইজন আসছে স্যার করে দিয়েন অবশ্যই অ্যাড করব অবশ্যই আপনাকে অ্যাড করব আমি আপনারা আপনারা চাইলে আচ্ছা দাঁড়ান এক মিনিট ওটা অফ করে দিই